বড় জোর বিশ ত্রিশ মিনিট আপনি টিকটক গুলো দেখলেই আপনার সাঁত্রিশ টাকার এমবি শেষ বন্ধুরা আমি আজকে আবার চলে আসছি কিছু ওয়াইফাই এবং রাউটারের উনিশ বিশ তথ্য নিয়ে আপনাদের সামনে আজকে আমার সবথেকে গুরুত্বপূর্ণ যে সাইটটা হবে সেটা হলো ফাইভ গেগার্স অনেকের মোবাইলে ল্যাপটপে ফাইভ গেগাহার্স সাপোর্ট না এই ফাইভ গেগাহার্স এবং টু পয়েন্ট ফোর গেগাহার্স এই দুইটা ব্যাপারে আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত কিছু আলোচনা করব যেগুলা শুনলে আপনারা জানতে পারবেন যে কেন আপনাদের ড্রাইভে ফাইভ গেগাহার্স সাপোর্ট করে না বা ফাইভ গেগাহার্সের রেঞ্জ আপনারা অনেক দূরে কেন পান না টু পয়েন্ট ফোর গেগাহার্সের রেঞ্জ রাউটার বরাবরই কেন একটু দূরে দেয় আর ফাইভ গেগাহার্সের রেঞ্জ একটু কাছাকাছি থেকেই চালাতে হয় এই সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বরাবরই আমার কাজ হলো ওয়াইফাই এবং রাউটার এই দুই কোম্পানি আপনাকে আমাকে কি দিচ্ছে কেন দিচ্ছে আমিও ঠিক ওই ধরনের কিছু কথা নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমাদের বাংলাদেশে যখন প্রথম মোবাইল নিয়ে আসা হলো এই মোবাইলে ইন্টারনেটের সুবিধাটা যখন আনা হলো তখন তো আমি না আপনারাও খেয়াল করছেন যে ইন্টারনেটে ঢুকতে গেলে লাগে দুই মিনিট দেখতে গেলে লাগে সাত মিনিট আর কোনো ভিডিও যদি আপনি ডাউনলোড করার কথা চিন্তা করেন তাহলে ভাবতে হয় আজকে ডাউনলোডে বসাবো আর কালকে সকালে সেই ভিডিওটা এটা হলো টু পয়েন্ট ফোর গেগাহার্স যখন আমাদেরকে নেটওয়ার্কের মাধ্যমে আই মিন সিম কোম্পানির মাধ্যমে আমরা মোবাইল ইউজ করতে চাইতাম তখন এইরকম হতাম টু পয়েন্ট ফোর গেগাহার্স স্পিডটা ওয়াইফাই যখন দিত আমাদের তখন আমরা অনেক খুশি ছিলাম এই ইন্টারনেট যারা দিচ্ছে এরা যখন দেখলো যে ওয়াইফাইয়ের টু পয়েন্ট ফোর গেগাহার্স একটা অসাধারণ সার্ভিস দিচ্ছে তখন এরা কি করলো এরা থ্রি জি আপনার আমার সামনে উপস্থাপন করব সিম কোম্পানির যে টাওয়ারগুলো আছে এই টাওয়ারের নিচে আমরা যখন বসে থ্রি ইন্টারনেট ইউজ করতাম তখনও একটু ঘোরাঘুরি প্রবলেম ছিল ওয়াইফাইয়ের টু পয়েন্ট ফোর গেগার্সে যে স্পিড ছিল সিম কোম্পানির আমার মনে হয় যে এই থ্রি ইন্টারনেট সেবাই অত সুন্দর সুবিধা খুব কমই ছিল যাই হোক ছিল এখন কথা হচ্ছে তারপর আবার কি করলো এটা দেখলো থ্রি জি দিয়ে হবে না তখন কি করতে হবে ফোর জি চালু করতে হবে ফোর জি নিয়ে আসতে হবে আবার ফোর জি নিয়ে আসলো বাংলাদেশের নেটওয়ার্ক কোম্পানি ফোর জি যখন আনলো তখন আপনার মোবাইলে ইন্টারনেট ব্যবহার করাটা অনেক সহজ হয়ে গেল আর যার ফলে আপনি পঁয়ত্রিশ টাকা সাঁত্রিশ টাকা চল্লিশ টাকা দিয়ে এক জিবি ইন্টারনেট কিনে যদি ফোর জি আই মিন নেটওয়ার্কের ব্যবহার করে আপনি ওই এক জিবি ইন্টারনেট ব্যবহার করে যদি টিকটক অথবা ভিডিও ওপেন করে দেখেন তাহলে সেক্ষেত্রে কি হতো বড় জোর বিশ তিরিশ মিনিট আপনি টিকটক ভিডিওগুলো দেখলেই আপনার সাঁত্রিশ টাকার এমবি শেষ ধরনের অসুবিধা বা আর্থিক সংকটে যখন আমাদের মতো সাধারণ গ্রাহক পড়ে গেল তখন আবার ওয়াইফাই ঠিক করলো এই ইন্টারনেটের ওপরে কি আছে সেটাই ঢোকাবে বাংলাদেশে চিন্তা ভাবনা করে তারা কি করলো ফাইভ গেগাহার্স স্পিরিট ঢোকাই দিল তো দেওয়ার পরে এখন আমরা কি করতেছি এই ওয়াইফাই ফাইভ জি দিয়ে যদি আমরা কোনো গেমিং করি সুপার চলে একটা অসাধারণ পারফরমেন্স দেয় সেক্ষেত্রে ইন্টারনেট ব্যবসায়ী যারা এনাদের হয়তো কিছুটা ক্ষতি হতে পারে আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এই কথা চিন্তা করে ওনারা আবার কি করলেন আপনার রাউটারে ওয়াইফাই ফাইভ গেগা হার্স আর two point four giga hertz আপনি ডুয়েল ব্র্যান্ডের একটা রাউটার কিনবেন তো দেখবেন ওই রাউটারে টু পয়েন্ট ফোর গেগা হার্সের রেঞ্জ এবং ফাইভ গেগাহার্সের রেঞ্জ অনেক তফাত আপনার টু পয়েন্ট ফোর গেগাহার্সের রেঞ্জ যদি একশো মিটার যায় তাহলে আপনার ফাইভ গেগাহার্সের রেঞ্জ যাবে পঁচিশ থেকে তিরিশ মিটার বুঝতে পারছেন আমি কি বোঝাতে পারছি আপনাদের আপনি ফাইভ গেগাহার্স সুবিধা আপনাকে দেওয়া হয়েছে আপনি ফাইভ গেগাহার্সের সুবিধা নিয়ে গেমিং করতেছেন ভিডিও দেখতেছেন ফোর কের যে টিভিগুলো আছে যে এলইডি টিভিগুলো e আছে এই এতে টিভি দেখতেছেন অনেক সুবিধা উপভোগ করতে পারতেছেন ফাইভ গেগাহার্সের ক্ষেত্রে তবে আপনাকে না একটা কন্ডির ভেতরে রাখা হবে রাউটারে কিন্তু টু পয়েন্ট ফোর গেগাহার্সের রেঞ্জটাই লং রেঞ্জই দিতে চায় না আর সেইখানে যখন ফাইভ গেগাহার্স চলে আসছে সেখানে রেঞ্জ অনেক কমাই দিচ্ছে এর অবশ্য আমি যদি এখন বলি যে আপনারা ব্যবসায়িক ক্ষেত্রে ফাইভ এর রেঞ্জ কমাই দিচ্ছেন তাহলে আমাকে অনেক এদিক ওদিক দেখাবে ঠিক আছে যে টু পয়েন্ট ফোর এ এই এই সুবিধা আছে টু পয়েন্ট ফোর গেগার্সের ফ্রিকোয়েন্সিটা সব দিকে ছড়িয়ে যায় অনেক অনেক দিক দিয়ে আমাকে বোঝাবে যে টু পয়েন্ট ফোর গেগার্স দূরে যাওয়া যেতে সক্ষম আর ফাইভ মেগাহার্স দূরে যেতে সক্ষম না এরকম একটা বুঝ আমাকে দিয়ে দেবে দিয়ে ওরা ওদের নিয়ন্ত্রণে রেখে আপনাকে আমাকে ওয়াইফাইয়ের ভেতরেই রাখবে এবং আমরা জানো ওই যে লম্বা লম্বা টাওয়ারগুলো বসান বসানো হয়েছে ওই টাওয়ারের বাইরে যেতে না পারি সেদিকেও ওরা খেয়াল রাখবে কি ভাবতেছে আপনি স্যার যেটা চাচ্ছেন আমি যেটা চাচ্ছি সবকিছু কি আমাদের মতো করে হবে কখনোই না oh, তাদের মতোই হবে যাদের কাছ থেকে আমরা পাওয়ার আশা করতেছি তারা যেভাবে চাইবে আমাদেরকে সেইভাবে দিবে আপনার ভালো লাগলে আপনি চালালেন না লাগলে বাদ দেন তবে আমার ধারণা আজ হোক কাল হোক এই ফাইভ গেগা হার্স পুরো বাংলাদেশের মানুষ উপভোগ করতে পারবে টিভি শো দেখতে চান তাহলে সেখানে আপনার টু পয়েন্ট ফোর গেগাহার্সের থেকে ফাইভ গেগাহার্স বেস্ট পারফরমেন্স দিবে গেমিং করতে পারবেন এবং অন্যান্য সাইট ফাইভ গেগাহার্সের কাছে তুচ্ছ স্প্রিট এবং লং রেঞ্জ নিয়ে আমি আরেকটু কথা বলি সেটা হলো আপনি টু পয়েন্ট ফোর গেগাহার্সে লং রেঞ্জ পাবেন কিন্তু স্পিডটা পাবেন সীমিত আর ফাইভ গেগাহার্সে সীমিত রেঞ্জ পাবেন স্পিডটা পাবেন ও অসাধারণ বন্ধুরা এতক্ষণ কথা বলে আমি আপনাদেরকে কি বোঝাতে পারলাম আমি বুঝতেছি না তবে আমি বোঝাতে চাইছি আপনাদেরকে যে two point four gigahertz available আর নতুন আমাদের ভিতরে জায়গা করে নিছে ফাইভ গেগাহার্স এই five gigahertz two point four গেগাহার্সের থেকে একটু বেশি সুবিধা দিচ্ছে আমাদের কিন্তু এর রেঞ্জ কেন রাউটার কোম্পানি কম দিচ্ছে এর রেঞ্জটা কেন বাড়াই দিচ্ছে না আপনি যে প্রযুক্তি আমাদের হাতে উঠাই দিচ্ছেন সফলভাবে আমাদের মতো করে আমাদেরকে কেন ব্যবহার করতে দিচ্ছেন না থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি